যে কোরবানি নিয়ত করেছে গরু ছাগল ক্রয় করবে সেই জন্য জিলহজ মাসের সাত উদয় হওয়ার আগে আগে সেই জন্য তার নকশলগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ফেলে চাঁদ উদয় হওয়ার পরে সে আর নখ কাটবে না সে আর চুল কাটবে না সে এভাবে চুল এবং কোন প্রকারের পশম না কেটে কোরবান পর্যন্ত থাকবে কোরবানের গোল গলায় ছুরি দেওয়ার পরে তারপরে সে নখগুলো কেটে ফেলবে লোম পশম যেগুলো পরিষ্কার করা পরিষ্কার করে ফেলবে জিলহজ মাসের চাঁদ উদয়ের প্রত্যেকে সেই কোনো প্রকারের নখ চুল কাটতে পারবে না কারণ সে কোরবানি করার নিয়োগ করেছে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার নিয়োগ করেছে সেই জন্য চাঁদ উদয়ের পর থেকে গরুর গলায় সরে যাওয়ার আগ পর্যন্ত নখ চোল এবং যেন কাটাকাটি না করে মহাদিসিন একরাম বলেন কেন চাঁদ উদয়ের পর থেকে গরুর গলায় সরে যাওয়ার আগ পর্যন্ত সেই নখ কেন কাটবে না সেই চুল কেন কাটতে পারবে না কেন কোরবানি যারা করবে তাদের উপর এমন কেন নিষেধ আরোপ হলো কেন তারা দাঁড়ে চুল কাটবে না মুহসিন একরাম মহাদিসিন একরাম ব্যাখ্যায় লেখেন লহজ মাসের চাঁদ উদয়ের পর থেকে কোরবানের দিন পর্যন্ত এই দিনগুলোর সময়ের বেশি দাম এই সময়গুলোর মধ্যে মক্কা শরীফে লক্ষ কোটি হাজিরা তারা সকলে সাদা এহরাম পরে আল্লাহর পাগল পারা হয়ে যায় আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায় সবাই এক কাপড় পরিধান করে মাথায় কোন টুপি পরে না সিলাই যুক্ত কোনো কাপড় পরিধান করে না সাদা সাদা এহরামের কাপড় পরিধান করে সবাই মক্কা শরীফে গিয়ে আল্লাহ দরবারে হাজিরে দিয়ে চিৎকার করে চিৎকার করে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এক কাপড় সাদা কাপড়ে আমি বান্দা মতের কাপড়ে সাদা কাপড়ের মতো কাপড় পরে আমি দুনিয়ার সমস্ত আকর্ষণ থেকে বাড়িঘর থেকে ছেলে মেয়ে স্ত্রী থেকে ব্যবসা বাণিজ্য থেকে দুনিয়ার সমস্ত আকর্ষণ মোহ থেকে আলাদা হয়ে গেছি আমি এখন তোমার দরবারে চলে এসেছি আমি এখন শুধু তোমার পাগল আমি তুমি ছাড়া কিছু বুঝি না আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি লাভবাই কাম্য লাভবাই لبيك اللهم لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك আল্লাহ বলেন বান্দা তুমি যেন আমার জন্য হাজির হয়ে গেছো আমি আল্লাহ তোমার জন্য হাজির হয়ে গেছি তুমি যেভাবে আমার জন্য হয়ে গেছো আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেছি বান্দার মাঝে আল্লাহর মাঝে আর কোন প্রকারের পর্দা থাকে না তখন আমার নবীজি বলেন আমার উন্মতেরা আমার হাজিরা সাদা কাপড়ে আরামে পরে যেভাবে চুল নখ কাটে না তাদের জন্য যেভাবে চুল কাটা নিষেধ নখ কাটা নিষেধ প্রসম কাটা নিষেধ তোমরাও সেভাবে জেলহ মাসের চাঁদ হইয়ের পর থেকে গরুর গলায় সরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর পাগলদের সাথে মিল রেখে হাজিদের সাথে মিল রেখে তোমরা এই দশটা দিনে তোমরাও তাদের মতো নখ কাটবে না চোখ কাটবে না তোমরা সবাই হাজিদের মতো আল্লাহ দেওয়ানা হয়ে যাবে তাদের মতো তোমরাও আল্লাহর পাগল হয়ে যাবে তোমরা তাদের মতো আবাদতের ভিতরে থাকবে যদিও বা তারা পৃথিবীর সবচেয়ে দামি জায়গার ভিতরে মক্কা শরীফ মিনা মুস্তালিফাই যদিও বা তারা সেখানে আল্লাহ দরবার হাজিরা দিচ্ছে যদিও বা তোমরা হস করার সেই তৌফিক তোমাদের হয় নাই তোমরা পৃথিবীর যেই যেখানে আছো তাদের মতো তোমরা মিল লেখে নখ চুল না কেটে তোমরা তাদের সাদৃশ্য গ্রহণ করবে তোমরা তাদের মতো থেকে বেশি বেশি আবাদত করবে দিনের বেলায় রোজা রাখলে এক বছরের সব হয়ে যাবে একটা রাত্রির আমল লাইলাতুল কদরের সমান সব হয়ে যাবে আর ইয়মা আরফার দিনের রোজা হলে আগের বছর পরের বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ